দেখো এবার আমার জগু ভাই জগু ভাই কম রাঁধছ এ কোণ চিকেন না মটন হ্যাঁ না ঘুষুরি চিকেন ঠিক আছে কেত কে চিকেন রাঁধছ কোটা বড়িয়া আছে ঠিক আছে বিরিয়ানি মাস্টার আমার 你快点，我告诉你。 <laughs>